এই মেডিকেল কলেজে সাইতো মা এই মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে সন্তান আসার কোনো দরকার নাই ওই মেডিকেল কলেজের ওই প্রসব বেদনার যন্ত্রণাকারী মা তা চোখের পানি ফালায় আর ডাক্তার দিকে জানে হে ডাক্তারেরা তোমরা শুনো এটা আমি মা হইয়া পশ্চিম কালো আমি মা মেনে নিতে পারি না কারণ এই সন্তানের কারণে আমি মা কত দিনের বেলা ঠিক মতন খাবারের প্লেটে বসতে পারি নাই এই সন্তানের জন্য আমি মা কত রাতের বেলা ঠিক মতন ঘুমাইতেও পারলাম না ওই সন্তানের জন্য আমি মা এই পরিমাণ স্যাক্রিফাইস যেহেতু আমি করতে পারলাম আমার এই সন্তান আসবে না এটা হতে পারে না পারে না পারে না এই দুনিয়াতে আমি মা হই মান দেখেছি এই দুনিয়াতে আমি মা হইয়া জমিন দেখেছি এই দুনিয়াতে আমি মা হইয়া এমন কোন নিয়ামত নাই আমি মা ভোগ করি নাই কিন্তু আমার এই সন্তানটা কোনো নিয়ামত দেখে নাই এই সন্তান আসমানও দেখল না এই সন্তানটা আমার জমিনটাও দেখল না এমন কোনো নিয়ামত আমার সন্তানটাও ভোগ করতে পারে নাই আমার সন্তান দুনিয়া আসবে আমি মা দুনিয়াতে বেঁচে থাকার আর আমার কোনো প্রয়োজন নাই ডাক্তারেরা বলেন না না আপনি বড় আপনি বাঁচলে অনেক সুবিধা হয়ে যাবে কি জন্য সন্তানের জন্য কাঁদেন এই সন্তান তো অনেক ছোট হয়ে বের হবে বাঁচবে কি বাঁচবে না ওই গ্যারান্টিও তো নাই আমরা চাই আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন এই সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই মা চোখের বাণী পালায় আর জানা দেহে ডাক্তারেরা আমারই সন্তান আমি যখন দুনিয়ার মধ্যে চলে যাব দুনিয়া থেকে চলে গেলাম যখন আমাকে কবরস্থ করে দেওয়া হবে আমার এই সন্তানটা আস্তে আস্তে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে এই সন্তানটা হাফিজে কোরআন হয়ে যাবে মাওলানা হয়ে যাবে ভালো একজন আলেম হয়ে যাবে এই সন্তানটা তখন আমি মায়ের কবরের পাশে যাইয়া আমি মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দুই হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা এই সন্তানটা আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া যখন দুই হাত উত্তোলন করে করে মাওলার দরবারে ডাকবে আর বলবে আল্লাহ আমার এই মাটা কবরস্থ হয়েছে আমি সন্তানের জন্য যখন সন্তানটা মায়ের জন্য চোখের পানি ফালাইয়া কানবে আর দোয়া করবে তখন আমার কবর যদি জাহান নামের গর্ত হয়ে যায় আমার সন্তানের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দুয়ার বদৌলতে আমি মায়ের কবর তখন অটোমেটিক্যালি জান্নাত হয়ে যাবে খেদমতে মা দরপে দর তুম এখতিয়ার তাহাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা ধরপে দার কুন সবহসাম তাহাকে বাসি দর্দ আলম নিকোনা ওই মেডিকেল কলেজে সাইতো ওই মহিলা জানা দিল না না আমি দুনিয়াতে থাকার কোনো দরকার নাই আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে আমি মায়ের জন্য চোখের পানি ফালায় ফালায় একদিন সে কান্না করবে আমি মায়ের জন্য আবার আমার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া যখন কানবে আমি মা যে এই দুনিয়াতে সন্তানের জন্য বিদায় নিয়ে চলে গেলাম ওই সময় এটাই হবে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া এই জন্য নারায়ণ তোমার সন্তানটাকে তুমি যদি আলেম বানাও যদি হাফেজ বানাও কবরের মধ্যে চলে গেলা ওই সন্তানটা কর্ষিনকালেও তোমাকে ভুলবে না বৃদ্ধ তুমি হয়ে গেলা ভুলবে না কারণ আল্লাহরই আয়াতটা তো বান্দা ভালো করেই জানে কশ্চিন ও অকৃতজ্ঞ সন্তান হয়ে যাবে না ওই মায়ের সাথে অন্যায় করবে না ওই মায়ের মাকে গালি গালাস করে কথাও বলবে না কারণ কোরআনের জ্ঞান ইলমের নূর যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে ওই বান্দা কশ্চিন কালেও নিজের মায়ের বৃদ্ধাশ্রমের মধ্যে কাটাতে পারে না যেই বান্দার অন্তরের মধ্যে ইলমের দিনের নূর ওই বান্দারাই নিজের মায়ের বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় ঠিক কিনা বরং সন্তানটারে আলেম বানাইয়া হাফেজ বানায় যদি চলো তাহলে সন্তানেরাও কৃতজ্ঞ হয়ে যাবে এই সন্তানেরা মা বাবাকে মৃত্যু পর্যন্ত পায়ে রেখে দিয়া দিয়া চলবে বউয়ের জায়গায় বউয়ের রাখবে মায়ের জায়গায় মায়ের রাখবে সন্তানের জায়গায় ভালোবাসা সন্তানদের দিয়া দিবে যাকে শ্রদ্ধা করার তাকে করবে যাকে স্নেহ করার তাকে স্নেহ করবে হে বান্দারা মায়েরা সন্তানদেরকে হাফেজ বানাইয়া একজন মা কবরের মধ্যে চলে গেল গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে কুড়িগ্রাম নাগেশ্বরীতে চলে গেলাম ওই বয়ানে যাওয়ার পরে একটা ছেলে পুঙ্খানুভাবে যাওয়ার তিন ঘন্টা পর্যন্ত আমার খ্যাতমত করলো যা কিছু করার সব কিছু করার পরে আমি নিজের হাতে তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম দুই আড়াই ঘন্টা বয়ানও শেষ করলাম বয়ান শেষ হয়ে গেল বয়ানের আখিরি মুনাজাতের আগে এক আল্লাহর বান্দা ওই মাদ্রাসার সভাপতি মাইকটা নিয়ে চোখের পানি ফালায় আর বলে হে সুতারা সামনে যে আর দেখেন আমার এই ছেলেটা এই ছেলের মা দুনিয়ার মধ্যে বেছে নাই আজকে মাহফিলের মধ্যে জুনায়দ আল হাবিব মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিল তার মা বড় নিয়োগ করেছে এই সন্তানটাকে হাফিজ বানাবে মাওলানা বানাবে এই সন্তান কবরের সামনে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া মায়ের জন্য দোয়া করবে দেখেন আল্লাহ কেমনে কবুল করলেন তার মাস দুনিয়ার মধ্যে নাই ছেলেটা হাফেজ হয়ে গেল হাফেজ হয়ে পাগড়িও নিয়ে নিল এখন মাওলানা লাইনে করবে আমি যখন আখিরি মুনাজাত শেষ করলাম চোখের পানি ফালায় আর বলে হুজুর চলেন চলেন ওই তার মায়ের কবর সন্তানটাকে নিয়ে কবরের পাশের মধ্যে চলে যাই সন্তানটাকে লইয়া যখন মাকবারার সামনে গিয়া দাঁড়াইলাম তখন তো মনে হলো এই সন্তানটা ভিতরে কি পরিমাণ তার অন্তরটা বেঁচে যায় হাফেজ হয়ে গেল তা দুনিয়ার মধ্যে বেঁচে নাই সুরা ফাতিহা পড়লাম ইখলাসটাও পড়ে নিলাম তারপরে পরে পরে সব দোয়াগুলো পড়ার পরে আমি বললাম আখিরি মুনাজাতটা আমি দিব না বরং এই কবরের সামনে মায়ের কবরের সামনে দাঁড়াইয়া যেই সন্তানটা আমার হাতে এসে পাগড়ি নিয়ে নিল আল্লাহ তাকে এত দাম দিলেন আল্লাহ তাকে এত সম্মান দিলেন আমি মোনাজাত দিব না এই মায়ের সন্তানটাই মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত দিয়া দিবে এজন্য হে মায়েরা সন্তানটা কৃতজ্ঞ হয়ে যাবে তখন যখন আপনি সন্তান তারে নিয়ে নিয়ে বারো লাইনে পড়াইতে পারবেন এই যে খতামুন্নাবি এই মাদ্রাসার মধ্যে পড়লে ওই সন্তানটাও কৃতজ্ঞ হবে না বরং আল্লাহর ওই আয়াত ওয়াসাইনাল আল্লাহ স্মরণ যে করা দিলেন সন্তানগুলোকে আল্লাহ সুন্দরভাবে জানা দিলেন হে সন্তানেরা ওই মায়েরা গর্বে নিয়ে নিয়ে তোমাকে বড় করলেন দুনিয়াতে আসার সময়ও ওই মা বালতি ভরা রক্ত তোমার জন্য জড়াইলেন দুনিয়াতে আসার পরেও ওই মা দুইটি বছর দুগ্ধ পান করাইলেন একটা বারের জন্য মৃত্যু পর্যন্ত কোনো মা সন্তানের বলে না এ সন্তান তুই বিজনেসের জন্য যখন যাইবি আমি মায়ের দুধের টাকা দিয়া তারপরে বিজনেসের জন্য চলে যাইবি আমি মায়ের দুই বছরের যুগের টাকা দিয়া তারপরে তুই দামি বাড়ি করার জন্য জায়গা কিনবি আমি মায়ের দুই বছরের টাকা দিয়া তারপরে তুই গাড়ি করবি বাড়ি করবি যা করবি করবি মায়েরা বলে না কেন বলে না সন্তানের মা যেই পরিমাণ ভালোবাসে দুনিয়ার কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না আল্লাহ এই কথাগুলোই স্মরণ করে করে ওসিয়ত করে করে জানা দেয় হে আমার বান্দা বান্দির দল সাথে বাবার সাথে তুই কেন ভালো আচরণ করবা কারণ মা গর্বে নিয়ে বড় করলেন দুনিয়াতে আসার সময়ও মা তোমার জন্য বালতি ভরা রক্ত জড়াইলেন তিন নাম্বারে ওই মা দুনিয়াতে আসার পরে দুইটি বছর দুগ্ধ পান করাইলেন এবার কাজ হবে কি তোমার জানো আল্লাহ বলেন আমি সুরলি এক নম্বরে শুক্রিয়া করব কার জোরে বলেন আল্লাহ বলেন এক নম্বরে আমি মাওলার শুক্রিয়া আদায় করো কেন করবি কারণ কত মায়েরা ডেলিভারির সময়